নমস্কার আজকে আমরা এই পর্বে একটি ঝুমুর গান শুনব নাচনি ঝুমুর অত্যন্ত জনপ্রিয় একটি গান এখনও অবধি এই গান অনেক শিল্পী গান অনেক শ্রদ্ধেয় যারা এই গানটিকে বিকৃত না করে গিয়েছেন এরকম সমস্ত শিল্পী ছাড়াও যারা বিকৃত করেছেন বিকৃত করে চলেছেন তারাও এই গান করেন এটি লোকসঙ্গীতের যে সমস্ত আদি গবেষক আছেন তাদের মধ্যে ডক্টর আশুতোষ ভট্টাচার্য তিনি এক এনসাইক্লোপিডিক কাজ করেছেন লোকসঙ্গীতের সংগ্রহ বাংলার যে লোকসঙ্গীত লোকসঙ্গীত রত্নাকর তার মধ্যে এই গানের উল্লেখ আমি পাই তো মোটামুটি এটা অত্যন্ত প্রাচীন একটি গান এটাকে দরবারি ঝুমুরু বলতে পারি যেহেতু এই সমস্ত গান নাচ এর সাথে রাজদরবারে পেশ করা হতো মধ্যযুগে এসে কিন্তু ঝুমুরের যে আদি যে ধারাগুলো ছিল তার সঙ্গে একটা ধারা যোগ হয়েছে যেটাকে আমরা আজকে বলছি দরবারি ঝুমুর তো দরবারি ঝুমুরের বিষয়টা হচ্ছে রাজদরবারে এটা গাওয়া হবে এবং সেখানে একটা বিশেষ বৈশিষ্ট্যযুক্ত একটি নাচ যাকে আমরা বলছি নাচনি ঝুমুর সেই বিশেষ ধরনের নৃত্য সেটা পরিবেশিত হবে এটা মধ্যযুগে এবং যখন চৈতন্য ভাবাদর্শ দ্বারা ঝুমুর প্রভাবিত হয় অর্থাৎ সেই অর্থে বলতে গেলে এটার মধ্যে কিছু তথাকথিতভাবে বলতে গেলে এই সমস্ত সাহিত্যের মধ্যে দ্বারা রসে শিক্ষিত তারা এই ধরনের পদগুলি রচনা করেন যে কারণের জন্য এর ভাষাগত দিক থেকেও দেখা যায় যেটা অনেক সময় পরিশীলিত হয় শব্দ ব্যবহারগুলোও অনেক পরিশীলিত কিন্তু তার মধ্যে যে একটি স্বাভাবিক লোকজীবনের যে ধারা সেটা কিন্তু তার সঙ্গে থাকে ফলত রাধাকৃষ্ণ বিষয়ক পদ হয়েও সেটা শেষ পর্যন্ত সামাজিক মানুষের দৈনন্দিন জীবনের মধ্যে যে প্রেম বিরহ তারই প্রতিফলন এর মধ্যে থাকে তো সেরকমই একটি গান হচ্ছে যেটা আমি আজকে আমাদের এই পর্বে আমি শোনাবো এবং পরের পর্বে আরও কিছু গান আমরা পরপর শোনাতে থাকব এই গানগুলো রক্ষা করার দায়িত্ব আমাদের শোনার এবং শোনানোর দায়িত্ব 上。 কিসে মেঘয়া ধার রাতি চমকে আসো আসো আসো বন্ধু বসো খে পালঙ্কে বন্ধু বসো খে পালঙ্কে এসে

শালুকের ফুল ফুটে আধারাতে যার সঙ্গে যা তোরা কিসে বন্ধু আশা করি আপনাদের এই গান ভালো লাগবে